আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সে বিষয় হচ্ছে যুবলীগের সভাপতির আবাসিক হোটেল থেকে বিপুল পরিমাণে কন্ডম ও একশো গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ এ বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতির পদ থেকে সদ্য বহিষ্কৃত জেলা যুবলীগের সদস্য তহিনুর রহমান তুহিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা ডিবি পুলিশ শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে সাতক্ষীরা শহরে বাইপাস সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয় সাতক্ষীরার গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিস মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন মহিদুল ইসলাম বলেন যুবলীগ নেতা তুহিন সাতক্ষীরা শহরে সংগ্রাম আবাসিক হোটেল ভাড়া দিয়ে জেন্টস পার্লারের নামে মিনি পতিতালয় গড়ে তুলেছেন গত সাত অক্টোবর সাতক্ষীরা শহরে সংগ্রাম টাওয়ারের আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ অভিযানে হোটেলে বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কন্ডম ও একশো গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ ওসি মহিদুল ইসলাম আরও বলেন ওই ঘটনায় তুহিনের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ আইনে মামলা করে পুলিশ এরপরেই পৌর যুবলীগের সভাপতি পদ থেকে তুহিনকে বহিষ্কার করা হয় মামলার পর থেকে পলাতক ছিলেন তিনি গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তুহিনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ